শোনো না শুনছ তোমার সাথে কিছু আমার দরকারি কথা ছিল হ্যাঁ বাবু বলো বলো আমি কিন্তু বিবাহিত ছ প্রেম করেছি ছ মাস প্রেম করার পর তুমি বলছো ইউ আর বিবাহিতা কিন্তু আমি ডিভোর্সি আমার ডিভোর্সও হয়ে গেছে আরে আরে না না বাবু কোনো ব্যাপার না না তুমি কেঁদো না আমি খুশি হয়েছি তুমি আমাকে সত্যি কথা তো বলে দিয়েছো আই লাভ ইউ বাবু লাভ ইউ কোনো চিন্তা নেই তাও তোমাকে ভালোবাসবো আমার চার বছর আর পাঁচ বছরের দুটো বাচ্চাও আছে তাতে কি হয়েছে বাবু বিয়ের পর ওরা দুজন আমাকে বাবা বলে ডাকবে ঠিক আছে তো আই লাভ ইউ তাও তোমাকে ভালোবাসবো আরো অনেক বেশি ভালোবাসবো একটাও কথা আমি কোনো গভর্নমেন্ট অফিসে কাজ করি না গো আমি কাজের মাসি লোকের বাড়ি ঝেটা মেরে ঘর মুছে কাজ করি তাতে কি হয়েছে বাবু তুমি কি কোনো চুরি করছো ডাকাতি করছো তাই তো করছো না তাই না বাবু আমি তাও তোমার ভালোবাসবো বাবু লাভ ইউ বাবু হ্যালো এ কি তুমি কে হ্যাঁ বাবু আমি আমি তোমার বাবু আমি তোমার বাবু এতদিন ইয়ার্কি মারছিলাম ঠিক আছে দয়া করে ফোনটা রাখো রাত্রিরে অনেক উল্টো পাল্টা ফটো পাঠিয়ে ডিস্টার্ব করো বাবা ঠিক আছে তো ফোন রাখো ফেক অ্যাকাউন্ট হিসাবে আইদার ব্লক করে দাও নাহলে ভুলে যাও